فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كان الناس أمة واحدة فابعث الله النبيين مبشرين ومنذرين وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس فيما اختلفوا فيه وما اختلف فيه إلا الذين أوتوا من بعد ما جاءتهم البينات بغيا بينهم فهدى الله الذين آمنوا لما اختلفوا فيه من الحق بإذنه الله يهدي من يشاء إلى صراط مستقيم سورة بقرة رواية সম্মানিত সৌদি মণ্ডলী এবং আজকে তবলিগ ইসলামের প্রথম রাত্রির উপস্থিত শ্রোতৃবৃন্দ আল্লাহ পাকের মেহরবানিতে আমরা অত্যন্ত সুন্দর পরিবেশে তবলিগি ইজতেমায় শুরু থেকে এ পর্যন্ত পরিবেশ সুন্দরভাবে বজায় রাখতে পেরেছি এই জন্য আল্লাহ পাকের হাজারো শুক্রিয়া তিনি যে আমাদেরকে আসমানি বালা থেকে বিপদ রেখেছেন মানে বিপদ মুক্ত রেখেছেন এজন্য আবারও বলুন সুক্রিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ যদি একটু ঝড় হইতো বাঙালি একটা থাকত থাকবে ইনশাআল্লাহ চিন্তার কোনো কারণ নাই আমাদের ইজতেমা এ পর্যন্ত একটা ভণ্ডুল হয়নি আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন না নাকি হ্যাঁ আমি কারাগারে গেলে একটা কাজ আপনার করতে চাইছিলেন আল্লাহটা পছন্দ করার নি এমন ঝড় দিল পালাই গুলবাই মনে পড়ে দু সালে ইস্তেমার কথা যে আমি ছিলাম না কিন্তু আমি সব শুনেছি লুকাতে পারেননি আপনারা কার কারে বসে দোয়া করে আল্লাহ না হয় ঠিকই হয়নি ভেঙেছিল শেষ কারণ আপনারা তখন আহলাদিস আন্দোলন বাংলাদেশকে একটা রাজনৈতিক দলে পরিণত করতে চাইছিলেন মনে পড়ে ইনসাফ পার্টি করেননি যে না আল্লাহগুলি পছন্দ করে না প্রচলিত এই সমস্ত মারামারি করা পাটাপাটি দলাদলি এগুলো ইসলাম পছন্দ করে না কিন্তু ইসলামের নামেই তো সব হয়েছিল এর বিপরীত বলাটাই তো জালখাটা কারণ হলো আমাদের মুসলমান ভাই ভাই পাটাপাটি কিসের মোজাহার নামে চার দল তরিকার নামে চার দল ওই চাল ভেঙে দুশো দল রাজনীতির নামে একশো সাতষট্টিটি দল এর নাম কি মুসলমান এই বিরুদ্ধে বলাতে তো গেল সাহেব খারাপ হয়ে গেল অসম্ভব মুসলমান ভাই ভাই আমার আল্লাহ এক নবী এক কোরআন এক হাদিস এক দুই হবে কি জন্য এই কথা বলতে গিয়েই একদম সহ্য করতে পারেননি তারা তারা ভাবতেন আমরা ইসলামের সোল এজেন্ট বাংলাদেশ জি না মুসলমানকে অবশ্যই একটা ভিত্তিমূল্য ঐক্যবদ্ধ হতে হবে আজকে সারা বিশ্বে যেভাবে মুসলমান নির্যাতিত হচ্ছে এই মৌলিক কারণ কিন্তু আদর্শচ্যুত হওয়া আদর্শহীন মানুষ কষ্ট গেলে দুনিয়া টিকতে পারে না ছত্রিশ কেজি ওজনের সাপ দেখলাম সেদিন সিলেটে গিয়ে ইউকো পার্কে আমার জীবনে এত বড় সাপ দেখি নেই কয় কেজি বলেন দেখতে মন চাচ্ছে না চলে যান সিলেটে দেখে আসেন গিয়ে সতেরো ফুট লম্বা ওরে বাপ রে বাপ পার্কের যিনি হেড তিনি আবার আহে ভাই আমার খুব ভক্ত লোক দিলেও আবার সাপ সেটি যা দেখে আসেন এইমাত্র ইঞ্জেকশন দিয়ে আসলে ঘুম পড়ে দেখে আসছে অসুস্থ হয়ে পড়েছে বলে এই সাপের রুজি কে দেয় কি করে দেয় আল্লাহ ও তো বসে থাকে খাওয়া তার রুজি তার আল্লাহকে গালের কাছে পৌঁছে দেয় গালের ধারে গেলে রেহাই নেই এক কামড়ে শেষ একটা মুরগি বেলে সাত দিন খাওয়া হয়ে গেল একটা খাসি পেলে বাস এক মাস খাওয়া শেষ কিন্তু চুকের বসে থাকে নড়ে না কোথাও যায় এতেই আল্লাহ তাকে বড় করে ছত্রিশ কেজি বানাই দিয়েছে এখনও বাস্তব কতদিন ঠিক নেই এদেশের মুসলমানদের অবস্থা হয়েছে খালি খাবে আর মোটা হবে কাজ কিছু করবে না এরা এরা সব মোটা মোটা সাপ হয়ে গেছে এক একটা এক একটা এক একটা ভুড়ি কি উসুলকে ওই এক হাত দূরিকে চুলকে ওরা এত খাওয়া খাইছে যে না এসব চলবে না মুসলমান তহিদ সুন্নত জন্য জীবন দেবী মানুষের মতবাদ নয় আল্লাহর দিন চাই মানুষের পূজা মুসলমান করেন মানুষ মুসলমান আল্লাহর পূজা করে কোথায় আল্লাহ কোথায় রসুল থাকলে পড়ে আমি আমার নিয়ে ব্যস্ত এটা চলবে না মুসলমানকে অবশ্যই সব দিক থেকে মুখ ফিরিয়ে আল্লাহকে কাছে ফিরে আসতে হবে আর আল্লাহর কি দেখা যায় কী ফিরবেন তার প্রেরিত কিতাব আছে না কোরআন আছে হাদিস আছে ওখানে ফিরতে হবে এর বাইরে যাওয়া চলবে না এই বিষয়ে আল্লাহ পাকের বাণী শোনেন কায়নান্নাস উম্মতা ওয়াহিদা শুনে রাখো হে মানুষ তোমরা সবাই একে এক দলভুক্ত ছিলে ফবাস আল্লাহ নবীন অবশ্রীন অমঞ্জরিন অথবা আল্লাহবাক নবীদের প্রেরণ করলেন জান্নাতের সুসংবাদ দাতা হিসাবে জাহান্নামের ভয়ে প্রদর্শনকারী হিসাবে ওয়ানসেলা মাহমুল কিতাব আবুল হক অথবা তাদের কাছে সত্য সহকারে কিতাব প্রেরণ করলেন কেন যাতে মানুষ তার নিজেদের মধ্যে বিবাদীয় বিষয়গুলো ওই কিতাব অনুযায়ী ফয়সলা করে নিজের রায় অনুযায়ী নয় পার্লামেন্টের রায় অনুযায়ী নয় জাতিসংঘ রায় অনুযায়ী নয় আল্লাহর প্রদত্ত কিতাব অনুযায়ী ফয়সলা হতে হবে এ সিদ্ধান্ত কার আল্লাহর যিনি আমার সৃষ্টি করেছেন আমার আল্লাহবাক বলছেন এগুলো নাজিল করার সত্ত্বেও একদল লোক এই আমার প্রেরিত কিতাবে ইখতলাফ করেছে মতভেদ করেছে কেন বাগিয়াম বাইনহম হটকারিতা করে হটকারী মানুষেরাই সব নষ্টের মূল সারা পৃথিবীতে অশান্তির মূলে এই লোকরাই অহংকার হটকারিতা ফেরাউনকে ধ্বংস করেছে নমরুক্ত ধ্বংস করেছে এ যুগে নেতাদেরকে একই অবস্থায় একই রোগে পেয়ে বসছে ফাহাদ আল্লাহদিন আমানু আল্লাহ সুপথ প্রদর্শন করেছেন তাদেরকে যারা ইমান এনেছে লেমাক তালাপু পেয়ে মানে হাক্কে বেজনে আল্লাহর অনুমত মতিক্রমে আল্লাহ প্রেরিত হক অনুযায়ী তারা তাদের বিবাদীয় বিষয়ে ফয়সলা করেছে শুধুমাত্র তাদেরকে আল্লাহ দান করেছেন সুপথ প্রদর্শন করেছেন আল্লাহ ইহাদি ভাইয়া শাহ আল্লাহ সরাতে মুস্তাকিম আর আল্লাহ যাকে ইচ্ছা তাকেই সরল পথ প্রদর্শন করেন এটা একটা মৌলিক আয়াত যারা কথায় কথায় ঐক্যের বুলি ওড়ান তাদের জন্য আয়াতটা শুনে দিচ্ছি ভালো করে ঐক্যের জন্য একটা মূল সূত্র লাগবে বাংলাদেশে আমরা বসবাস করি এখন যদি কোনো ভারতীয় নাগরিক এখানে আসেন তিনি আমাদের ভাই বটে বাংলাদেশ আইন তার উপরে বাংলাদেশের ভোটাভুটি বাংলাদেশের কোনো কিছু তার উপরে প্রযোজ্য হবে না কারণ তিনি অন্য দেশের মানুষ ঠিক অমনি করে একজন অমুসলিম ভাই তার উপরে কোরআনিক ল প্রযোজ্য হবে না তাকে সালাদ ফরজ করা যাবে না কারণ তিনি ইমান গ্রহণ করেন নাই যদি আমরা মুসলমান হই আমাদের ডাইনি বাজার ক্ষমতা নেই আমাদেরকে অবশ্যই কোরআন এবং হাদিসের কাছে মাথা নত করতেই হবে এটাই হলো ফান্ডামেন্টাল ট্রুথ বাবার পাঁচটা ছেলে মারামারি লাগাবে সিদ্ধান্ত দেবে কে বাবা দেবে না ছেলে দেবে পাগলাও বুঝি ওগুলা ঠিক এখানে মুসলমানের ভিতরে তো গোলমাল হবেই এটা তো ফেরস্তারা কেউ সিদ্ধান্ত দেবে কে কোরআন হাদিস আমাদের যত গোলমাল আছে সব মিটানোর জায়গা হচ্ছে কোরআন হাদিস এই কথাটাই আহলে জানুর বাংলাদেশ সব জায়গায় বলে এটা বলতে গেলে খালু বেজার হয় কেউ বলছে না অবশ্য কোরআন হাদিসকে আমার হুজুরা কিছু বোঝে না শেষ উনি বলছে পীর সাহেব কিছু বুঝে না শেষ করোনা যাও উনি বলছে আমার দলের লিডার কি পাগল নাকি সব আপনি বোঝেন শেষ পার্লামেন্ট বলে এটা করো এটা করো শেষ সব জায়গাতেই সিদ্ধান্ত দাতা আমরা আল্লাহকে এবার তার রসুলকে মানি নাই আর সেজন্যে আমাদের জীবনে এই অশান্তি আমরা সুবিধাবাদী মুসলমান হয়ে গেছি যেগুলো মানলে আমার ক্ষতি হয় না কেউ ডিস্টার্ব করে না সেগুলি আমরা মানি যদি সালাদ পড়ি কেউ ডিস্টার্ব করবে কিছু বলবে না কিন্তু যদি বলি সুদ খাবো না কে করো আপনার কথা কেউ শুনবে যেখানে যাবেন সুদ যেখানে যাবেন ঘুষ মিথ্যা ছাড়া কারবার নেই কারা করবে দেশে আইন আছে সুদের পক্ষে কিছু করার নেই যেখানে গেলে সংঘর্ষ হবে সেখানে কেউ কথা বলতে পারে না রিস্ক নিতে গেলে কঠিন অবস্থা দাঁড়ায় আর এই সুবিধাবাদী হওয়ার কারণে আমাদের সার্বিক জীবন থেকে ইসলামের বরকত উঠে গেছে কিন্তু আমাদেরকে সেদিকে ফিরে যেতে হবে যদি আমরা বাঁচতে চাই যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই দুনিয়া কি বাঁচে কদিন আসি জাহান্নাম থেকে বাঁচতে গেলে আমাকে সার্বিক জীবনে আল্লাহর বিধানের অনুসারী হতে হবে এই বিশ্বাসটা তিন ভাগে বিভক্ত একদল মনে করেন যদি কোনো মুসলমান কবিরা গোনা করে তাহলে সে কাফের হয়ে যাবে তার রক্ত হালাল হয়ে যাবে আর একদল মুসলমান মনে করেন কবিরা হোক সগির হোক গোনা যাই করো তুই মাপ তুই পাক্কা মুসলমান আর একজন মুসলমান মনে করেন কবিরা গোনাগার ব্যক্তি কাফের নন তবে তিনি ফাঁসেক তিনি গোনাগার মুসলমান কিন্তু ইসলামের গণ্ডিতে বের হবেন না তাকে তবা করার সুযোগ দিতে হবে এটা হল মধ্যপন্থী মুসলমান এই তিন আকিদের লোক বাংলাদেশে বসবাস করছে এই তিনটার মধ্যে যারা মনে করেন কবিরা গুণাগার কাফের বা তাদের রক্ত হালাল এদেরকে দেশে চরমপন্থী বলা হয় জঙ্গিবাদী বলা হয় নানা নামে নামাঙ্কিত করা হয় এদের দল বেশ কয়েকটা হয়েছে এগুলো আপনারা সব নাম আমাদের সে ভালো জানেন আর আমাদের পুলিশ ভাই দিতে মুখস্থ তাই তো আরেক দল হচ্ছে কিছুই লাগবে না খেলে কলমা পড়লে তুমি মুসলমান এটা হলো সুবিধাবাদী সালাত নেই সিয়াম নেই হজ নেই জাকাত নেই হালাল হারাম তারতম্য নেই এরাও কিন্তু পাকা মুসলমান তারা বলেন আবুবাকরের ইমান আর আমাদের ইমানে কোনো পার্থক্য নেই বল নওয়াজবুল্লাহ জালেক এদেরকে আরবিতে বলে মুরজিয়া বাংলা বলে শৈথিল্যবাদী আর যারা চরমপন্থী বললাম এদেরকে আরবিতে বলে খারেজি বাংলা বলে চরমপন্থী জঙ্গিবাদী এরাই হজরত আলী কার্রামাল্লাহ জহকে হত্যা করেছিল কাফের বলে বা নওয়াজবুল্লাহ জালিক এই আকিদা যদি কোনো তরুণের হয় কোনো যুবকদের মধ্যে ঢোকে তাকে দিয়ে যথেষ্ট একজন আলমকে বা একজন মুসলমানকে হত্যা করার জন্য দেশের সরকার যেহেতু কোরআন সুন্নার আইন চালু করে নাই ইসলামী আইন দেশে চলে না অতএব সরকার কাফের ওকে মারো যতবার খতম করো তুমি নেকি বাবা এই জঙ্গিবাদী চিন্তাধারা ঢুকিয়ে দিয়ে চরমপন্থী চিন্তাধারা ঢুকিয়ে দিয়ে আমাদের বিরোধী যারা দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা আছে তারা তরুণ ছেলেদেরকে এই জিহাদের নামে জান্নাতের লোভ দেখিয়ে উস্কে দিয়ে জঙ্গিবাদী কাজে লাগিয়ে দিয়েছে লাগা টাকা পয়সা সব ব্যয় করে আহলাদিস আন্দোলন বাংলাদেশ এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় আমাদের লিফলেট আমরা লক্ষ লক্ষ কবি সারা বাংলাদেশ ছেড়ে দিয়েছি আমাদের বইপত্র সব আছে শুরু থেকেই এর আটানব্বই সাল থেকে আমরা এর বিরুদ্ধে বলে আসছি তাহলে একটা হলো একেবারে উদার সালাদ সিয়াম কিছু লাগবে না পাকা মুসলমান আর দল পান থেকে চুল খসলে তুমি কবিরা গুণাগার হয়ে গেছো তুমি কাফের দুটা সম্পূর্ণ বিপরীত আর মধ্যবন্ধী দল হলেই আপনাকে অবশ্যই ইসলামের সব বিধান পালন করতে হবে বাড়াবাড়ি করা চলবে না শৈথল্যবাদী হওয়া যাবে না চরমপন্থী হওয়া যাবে না মধ্যবন্ধী হতে হবে এরা কারা একটু জোরে সোরে বলেন কারা এটা আপনারা ঠিক তো এর মধ্যে দু চারটে যদি লুকিয়ে টুকিয়ে থাকে তো তাকে বলবো তুমি আমাদের সঙ্গে নারাতব্য দিও না তুমি থাকো তোমার মতো আমরা কোনো কবিরা কোনো মুসলমানকে কাফের বলি না এর মধ্যে একজনও জীবনে মিথ্যা কথা বলেনি এমন লোক পাওয়া যাবে মিথ্যা কথা কবিরা কোনো না যাই হোক সংখ্যায় বলছি আহলাদিসের আকিদা হলো এই আমরা মধ্যপন্থী আমরা কবিরা গোনাকার ভাইদেরকে কাফের বলি না এই আকিদার মাধ্যমে মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করা সহজ আমি যদি আপনাকে কাফের বলে সরিয়ে দিই জীবনে আপনার সঙ্গে আমার ঐক্য হবে না ঠিক যদি আপনাকে একবার উদারতা বলি একবার ছেড়ে দিই তাহলে আপনিও কখনো সংশোধন হবেন না তাহলে আপনার সঙ্গে আমার অন্তরে মিল হবে না আপনি মধ্যপন্থী হলেই তখন আপনার সঙ্গে আমার মিল হবে এগুলো এক নম্বরে বাহ্যিক বৈশিষ্ট্যগুলো কি হবে কারণ বৈশিষ্ট্যগুলো দেখা যায় আর আকিদাটা দেখা যায় না এটা হলো আকিদার কথা বললাম বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথমে হবে যে তারা হবে সংস্কারক আপনারা জানেন আল্লাহ রসুল একটা হাদিস সবার প্রায় মুখস্থ আছে ইফতরাকে উম্মর উপরে আব্দুল ইবনে আমর ইবনে আস বলছেন একদিন আল্লাহ রসুল আমাদেরকে বললেন দেখো আল্লাহ ইয়াতিয়ান্না আলা উম্মতে কামাত ইয়াতি বনি ইসরায়েল আমার উম্মতের উপরে ওই সময় ওইরকম অবস্থা আসবে যেমন বনু ইসরায়েলের উপরে এসেছিল ইহুদিরা একাত্তর দলে বিভক্ত হয়েছিল নাসারারা বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল আমার উম্মত তিয়াত্তর দলে বিভক্ত হবে এই একাত্তর বাহাত্তর তিয়াত্তর অর্থ হচ্ছে অসংখ্য দলে এর মধ্যে একটি দল মাত্র জান্নাত হবে তো সাহাব একরাম জিজ্ঞেস করলেন হ্যাঁ রসুল তারা কারা তিনি বললেন মা আনা আলাইহ আসাহাবি যে তরিকার উপরে আমি এবং আমার সাহাবিরা আজকে আছি শুধুমাত্র তারাই এই বৈশিষ্ট্যের অনুসারী হতে পারলে আশা করা যায় তিনি মুক্তিপ্রাপ্ত দলে অন্তর্ভুক্ত হবেন সবাইয়ের সঙ্গে ঐক্য করতে গেলে আমাকে তিয়াত্তর ফেরকার সঙ্গে ঐক্য করতে হবে বাহাত্তর ফেরকা জাহান্নামি এক ফেরকা জান্নাতি আমাকে জান্নাতি খুঁজে তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হতে হবে জাহান্নামীদের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নাই কথা বুঝতে পারছি এখন যাদের মধ্যে জাহান্নামী বৈশিষ্ট্য আছে আমি তাকে ভাই বলতে রাজি নই যাদের মধ্যে জান্নাতি বৈশিষ্ট্য আছে সে আমার অন্তরের ভাই বাহ্যিকভাবে মানুষ হিসাবে মুসলিম অমুসলিম সবার সঙ্গে সুন্দর আচরণ আমাদের থাকবে কিন্তু অন্তরে বন্ধু সে একমাত্র তারাই হতে পারে যাদের আকিদা এবং আমলের সঙ্গে জান্নাতি দলের আকিদা আমলের সঙ্গে মিল আছে মনে থাকবে তো আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ থেকে ওই সমস্ত লোকগুলোকে খুঁজে খুঁজে বের করছে কোথায় সেই দিনদার মানুষটা আছে এসো আমাদের সঙ্গে এক কাতার মুক্ত হও জামাতবদ্ধ হও সুদূর হাতিয়া থাকো আর নিজুম দিকেও থাকো আর মনপুরে থাকো আর সিলেটে থাকো আর সিটিগাং থাকো আর কক্সবাজারে থাকো আর বন্দরবন পাহাড়ের মাথায় থাকো যেখানে তুমি থাকো তুমি ওর ভাই কি সাগরকুলের মানুষেরা দক্ষিণবঙ্গের বরিশালের বরগুনের মানুষরা গিয়ে রাজি আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সাড়া পেয়ে খুশি হলাম আমরা আকিদার বন্ধু চাই আমলের বন্ধু চাই টাকা পয়সার বন্ধু হওয়ার দরকার নেই আমার নবীর টাকা পয়সা ছিল না তিনি দোয়া করতেন আল্লাহ হাইনি আল্লাহ আহিনী মিসকিনান ও আমেতনি মিসকিনান অনসর নফি জামারতুল মাসাকিন হেল্লা তুমি আমাকে মিসকিন হালে বাঁচিয়ে রাখো মিসকিন হালে মৃত্যু দাও ও কেয়ামতের দিন মিসকিনদের সাথে আমাকে পুনরুত্থান ঘটাও আমরা মিসকিন হালে দুনিয়া বাস করতে চাই কিন্তু দিনদার মানুষ খুঁজে বের করছি সব জায়গাতে সমস্ত দিনদার মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ইনশাল্লাহ সমাজ পরিশুদ্ধ হবে সমাজ সুন্দর সমাজে পরিণত হবে বাতিলপন্থী সন্ত্রাসীদের দিয়ে কোশ্চেন গেল সুন্দর সমাজ গড়ে উঠতে পারে না আল্লাহ বলছেন আর গৃহ আমি নির্মাণ করেছি তাদের জন্য যারা দুনিয়াতে বড়ত্ব এবং ফাসাদ কামনা করে না শুভ পরিণাম শুধুমাত্র মোত্তাকিদের জন্য ভাঙচুর করে গাড়ি ভেঙে হরতাল করে মানুষ হত্যা করে কোশ্চিনকালে মানুষ সমাজে শান্তি প্রতিষ্ঠা করা যায় না কোরআন এটা বলেনি ইসলাম এটা বলেনি আহলেদের যুব সংঘ আহলেদ আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ কোনো রেকর্ড নেই তারা কোনো গাড়ি ভেঙেছে তিন বছর ছয় মাস ছয় দিন কারাগারে ছিলাম থাকি আমি সবার ওপেন রাস্তার সামনে হাইওয়ের পাশে কোনোদিন আমাদের যুব সংঘের ছেলেরা আমার জন্য আমার মুক্তির দাবিতে একটা গাড়িও ইট মারেনি একটা পাটকেলও ছড়ে নাই পুলিশের রেকর্ড থাকতে হবে এই সাড়ে তিন বছরের মধ্যে যুব সংঘ ছেলেরা কেন মিছিল করে নাই কারণ তাদের প্রতি নির্দেশ রয়েছে খবরদার মানুষের ক্ষতি করে আল্লাহর রহমত পাওয়া যায় না বলো আল্লাহর রহমত আসেনি আমাদের উপরে চাক্ষুষ দেখার পরও যদি কার চোখ আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয় ওই কানাগুলো কানেই থাকো তার চোখ খোলার দরকার নেই আহলাদিস আন্দোলন বাংলাদেশ পরীক্ষিত একটি সংগঠন পোড় খাওয়া সংগঠন যত রকম অভিজ্ঞতা আল্লাহবাক চান তিনি আমাদের পরীক্ষা নিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহবাক আমাদের পরীক্ষায় বিজয়ী করেছেন পরাজিত করেন নাই আমি চাইব আপনারা সবাই পরীক্ষায় বিজয়ী হওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন আল্লাহবাক যাকে হাদিসের ভাষা বলছি ইন্না আল্লাহ ইজা আহাব্বা আহাদান ইউসেফ মেনহ আল্লাহবাক যাকে ভালোবাসেন তাকে মুসিবতে ফেলেন মুসিবতে পড়লে যেন পালাবেন না আহলাদিস হয়েছে মানুষ মারছে আগুন দিয়ে পড়াচ্ছে ভোলার মসজিদ আগুন দেওয়া দেখেন ভিডিওতে সেই মসজিদ পড়ার ছেলেটি আজকে এখানে হাজির হয়েছে আমাদের এখানে আলহামদুলিল্লাহ বলেন এক আসেনি আরো বহু লোককে সাথে করে নিয়ে আসছে ইনশাল্লাহ সেখানে পুরাটাই একদিন ওই এলাকায় আহলেসের জয়গান উঠবে কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ বাতিল গায়ের জোরে কিছুদিন হইচই করে তারপরে একসময় পরাজিত হয় আহলাদিস আন্দোলন বাংলাদেশ আমরা এক কথা বলে দিছি আকিদা মজবুত করো আচরণ নরম রাখো আচরণ কখনো উদ্ধত হবে না তোমার যতই উস্কানি দেখ আচরণ কখনো আমাদের উদ্ধত হবে না আমরা চাই দেশে শান্তি সরকারে কে আসলো কে গেল আমার দেখার বিষয় নয় সরকারের লোক যদি মুসলমান হয় তাদেরও জান্নাত জাহান্নাম নেই তাদের দায়িত্ব কি আমাদের সাথে বেশি নয় তারা যদি ইসলাম বিরোধী আমল করার কাজ করে তাহলে তাদের শাস্তি কি বেশি হবে না আমারও অত কোন দায় বেড়ে গেছে সরকার যাওয়ার জন্য ওকে হটাও আমাকে বসাও এর নাম কি রাজনীতিটা কি এইগুলোর মধ্যে আমরা নাই আমরা চাই যদি সরকার ইসলাম বিরোধী কাজ করে আমরা সরকারকে উপদেশ দেব পরামর্শ দেব কিন্তু হটাবো না কথা মনে থাকবে আহলাদেশ আন্দোলন বাংলাদেশ চিরদিন এই নীতির উপর আছিল আগেও ছিল এখনও আছে আগেও তো ইনশাল্লাহ থেকে যাবে কারণ আমাদের উদ্দেশ্য মানুষকে সংশোধন করা আমরা সংস্কারক আন্দোলন করি সংস্কার ধর্মী আন্দোলন আমাদের এখানে আমাদের বৈশিষ্ট্যগুলি একটা একটা বলছি মনে রাখবেন প্রথম বৈশিষ্ট্য হলে এই আমরা সংস্কারক হব যদি কেউ সত্যিকার অর্থে ফেরকা নাজিয়ার অন্তর্ভুক্ত হতে চান তাকে সর্বাগ্রে সংস্কারক হতে হবে সামনে দিয়ে দুনিয়ার পাপ করে গেল আপনি কিছুই বলবেন না চোখ বুলি হেঁটে যাবেন এটা চলবে না একজন লোক সমানে একজন লোককে পিটাচ্ছে অন্যায়ভাবে মানে বলবেন না এই বাবা মারিস না এটা বলবেন না এখন এমন এক যুগ পড়েছে মেরে ফেললেও বল না তুমি মারিস না এটার নাম কখনো ফেরকা নাজিয়া নয় শত শত লোকের মধ্যে একটা মেয়েকে পিটাচ্ছে মেয়েটা বাসাও বাসাও বলছে সবাই ভিডিও করছে ছবি তুলছে ধিক ওই ভিডিওওয়ালাদেরকে পড়ানি পত্রিকায় এটার নাম মুসলমান নয় সংস্কারক হতে প্রতি পদে পদে আপনার ছেলে অন্যায় করছে বাপ কথা বলবেন না কিসের বাপ আপনি আপনি কারো বাপ না মুরব্বী যাচ্ছেন রাস্তায় হেঁটে একটা ছেলে দুই ছেলে ঝগড়া মারামারি করতেছে এই বাবা কাছে করিস না এটা বলবেন না মুসা আলী সাল্লাম ঝগড়া থামাতে গিয়ে একটাকে ঘুষু বেরিয়ে মেরে ফেলে দিয়েছিল না মনে আছে ইতিহাস মুসলমান সস্য সংস্কারক হবে মুসলমানের সামনে কোনো অন্যায় হবে না পুলিশের কি কাজ আছে না সব মানুষের বাড়ি বাড়ি ঘুরি বেড়ানো প্রত্যেকটা মানুষের বুঝে একটা পুলিশ দিতে হবে তাদের কি সম্ভব মুসলমান একাই নিজেই একটা পুলিশ সে কোনো অন্যায় বরদাস্ত করে না বিড়ি খাওয়া সিগারেট খাওয়া কিছু বলা হবে না আমারটাকে আমাকে আমি খাই তোমার কি জি না এক থাপ্পড় দিয়ে ফেলে দিস বেটা বিড়ি ফেলা গে এর নাম মুসলমান রাস্তাতে সকালে হাঁটতে এক মেয়ে যাচ্ছে মাথা কাপড় এই মেয়ে মাথা কাপড় দাও মেয়ে থক থক ছেড়ে দেবে বাপ রে বাপ তুই যার মেয়ে হ তুই তো আমার মেয়ে আমার নাতি তো হবি কাপড় মাথা দিয়ে আগে তারপর দেওয়ার পর তো ছেড়ে দিস এর নাম মুসলমান গাড়ি যাচ্ছে গাড়ির মাথায় বিরাট আল্লাহ লেখা দেয় বেটা থমতো গাড়ি রাখো মাথা আল্লাহ কেন ও থতমত বুঝে নেই মনে করছে বড় নেকির কাজ হয়ে গেছে ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করলে আল্লাহ তো ভেঙে গেল তো আল্লাহ থাকলে কোথায় হ্যাঁ বেটা তো সাক্ষী করতে হবে আজকে বাড়ি গিয়ে তবা করে আল্লাহ বসে দিবে দিয়ে মনে মনে বিসমিল্লা বলে শুরু করে দিবে গাড়ি চালানো স্যার এখন তো ভুল হবে না এইটুকু কথা বলার জন্য কি আমাকে আবার আলাদা দায়ী নিয়োগ করতে হবে নাকি আমাকে যে আপনাকে এটি বলার জন্য মাসে এক লক্ষ টাকা ভাতা দেওয়া হবে এ কি মুসলমান যেখানে যাবে সংশোধন হবে বাড়িতে ভাত খেয়ে দাওয়াত দিয়েছে গিয়ে বাড়ির মধ্যে সঙ্গে হাট খোলা কোনো পর্দা বুঝতে পারলে নেই এই কী ব্যাপার তোমার বাড়িতে মেয়ে লোক দেখা যাচ্ছে কেন এটা বলতে পারেন এমনি করে করে আমরা যদি প্রত্যেকের সংস্থার বাদী হই তাহলে ইনশাল্লাহ আমাদের বাড়িগুলো আল্লাহর রহমতের বাড়ি হবে শুনে রাখেন আল্লাহ রসুল ইফতার করলেন একজন সাহাদ্দিন মহাজের বাড়িতে সাহাদ্দিন মহাজের মদিনার দুটা প্রধান গোত্র একটা আউস আউস গোত্রের নেতা ইফতার করার পরে উনি দোয়া পড়লেন আফতর আইন্দাগু সাইমুন ওয়াকিলা তামুল ও সাল্লাহ তালাইগুল মালায়িকা কি সৌভাগ্যবান সাহাদ মহাজ কি দোয়া তিনি করলেন তোমার বাড়িতে সাইমরা ইফতার করুন নেককার মানুষরা তোমার খাদ্য ভক্ষণ করুন তোমার বাড়িতে ফ্রেস্তারা রহমত নাজিল করুন কি সৌভাগ্যবান সাহাদ্দিন মহাজ তিনি এমন একজন ব্যক্তিকে ইফতার করিয়েছেন বিশ্ব ইতিহাসে তার কোনো তুলনা নাই যিনি দুনিয়া আখরাতের নেতা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তার সমস্ত সিয়ামের নেকি সাদুল মহাজের আমল নামে লেখা হয়ে গেল বলল আলহামদুলিল্লাহ আপনাদেরকে মন চায় না নেককার মানুষগুলোকে দাওয়াত দিয়ে ইফতার করাতে ঠিক অমনি করে আপনার বাড়ির নেককার মানুষ ভক্ষণ করুন আপনার খাদ্য করে বৎকার জন্য আপনার খাদ্য ভক্ষণ না করে কারণ বৎকার তো দোয়া করবে না এটা বৎকার যদি মরেও যায় মা বাকাত আলি ইসামা ওয়াতওয়াল আর আসমান জমিন তার জন্য কাঁদে না কিন্তু একটা মুসল্লি যদি মারা যায় আসমান জমিন তার জন্য কাঁদে হায় আমার মাটির বুকে লোকটা শ্রদ্ধা করতো আজকে শ্রদ্ধা করার লোক থাকলো না ওসাল্লা তালা ইমান মালায়িকা আল্লাহ আপনার বাড়িতে ফেরস্তা রহমতের রহমত বর্ষণ করুন ফ্রেস্টার যদি দোয়া করে আপনার জন্য ফ্রেস্টার দোয়া কি ফেরে ফেরে না এইভাবে যদি আমরা আমাদের সমাজটায় গড়ে তোলার চেষ্টা করি ইনশাল্লাহ সুন্দর সমাজ হবে আহলাদিসের ঘর কোনো ছবি মূর্তি ভরা থাকবে না ছবি মূর্তি কোশ্চিন কালে কোনো ঘরে রাখবেন না লা তাৎখুলুল মালায়কুত বায়তান ফিহে কালবুন বলে তাসাভির ওই গৃহে কখনোই রহমতের ফ্রেস্তা প্রবেশ করে না যে গৃহে ছবি এবং মূর্তি আছে ছবি মূর্তি ঘরে ঘরে আল্লাহ তুমি সব জায়গায় আসো বললে হবে সে চলবে না ছবি মূর্তি সাপ ইনশাল্লাহ আল্লাহ রহমত আসবে এগুলো সব হটিয়ে দেবেন এরপরে আল্লাহ রসুলের প্রশংসা শোনেন বাদাল ইসলাম এবং সৈয়াউদ কামা বাদা ফাতু বলিল গোরাবা ইসলাম এসেছিল গুটিকাক মানুষের মাধ্যমে আবার সেই গুটিকাক মানুষের মধ্যেই ইসলাম কেন্দ্রীভূত হয়ে যাবে সুসংবাদ হলো সেই অল্প গুটিকাক মানুষের জন্য তারা কারা আল্লা ইসলাহুনা মাহসাদ নাস তারা হলো ওইসব লোক যারা মানুষকে ইসলাহা করে ইসলাম বোঝেন তো সংশোধন করে যখন মানুষ ফাসাদ হয়ে যায় নষ্ট হয়ে যায় আহলেদের যুবসংঘ আন্দোলন মহিলা সংস্থা সোনামণি এ সব কিছুই এই ফাসাদ দূর করা সংগঠন এমন যে আমরা রক্ত নিচ্ছি আপনাদের কাছ থেকে সেখানেও বলে দিয়েছি আমরা খাবারদার কোনো মাদক সেবীর রক্ত গ্রহণ করো না বিড়ি সিগারেট খাওয়ার রক্ত আমরা নেব না অটোমেটিক সরকার যতই বলে মাদককে না বলুন আমাদের না বলা লাগে না এমনিতেই মাদক আউট আমরা বহুবার বলেছি তামাকের চাষ বন্ধ করো উত্তরবঙ্গের তামাকের চাষের এলাকা আলহামদুলিল্লাহ এখন প্রায় চাষ কমে গেছে প্রায় উঠে গেল বলি তামাক থাকবে না তামাক হলে বিষ হাদিসটা মনে রাখবেন আমার সঙ্গে বলতে হবে আপনাদেরকে হাদিস এসছেন আহালেসের মজলিসে যেটা হাদিস রাখবেন না তিন অক্ষর হাদিস বলেন কুল্লু মুস্কিরিন হারাম জোর জোর বলেন কুল্লু মুস্কিরিন হারামুন প্রত্যেক মাদকদ্রব্য হারাম তিনটা শব্দ মনে থাকবে না কুল্ল মুস্কিরিন হারাম এবার চারটে শব্দ বলি আর জামাত ও রহমাতুন আল ফোরকাত আজাদ জামাতবদ্ধ জীবন রহমতের জীবন বিচ্ছিন্ন জীবন আজাব মানে কি বলেন একটু শুনি এটা দু চারটি আপনি শেখেন আজাব মানে কি আজাব মানে আরাম তাই না আজাব মানে শাস্তি শাস্তির জীবন যারা বলে সংগঠন করো না ওরা শাস্তিতে নিয়ে যাচ্ছে আপনাকে তাই না অবশ্যই আপনাকে সংগঠনে থাকতেই হবে সংগঠন বাইরে গেলেই বা শাস্তি আরম্ভ হয়ে যাবে তাহলে তিন একটা হাতে শিখলেন তো তিন হরবে পুলিশ ভাইরা মুখস্থ করে আমাদের সাথে কুল্ল মুস্কিরিন হারাম যাবতীয় মাদক দ্রব্য হারাম আমার রসুল বলেছে কার দরকার নেই আমার রসুলের কথা ব্যর্থ রসুল আমাকে সাফাত করবে কি আমাদের দিন কোনো নেতা নেত্রী আমাকে সাফাত করবে না রসুল বলছে মদ হলো হারাম আর তুমি বেটা হালাল করলে হবে সীমন্ত বাড়িয়ে লক্ষ লক্ষ টন গ্যালন গ্যালন মদ আসে কারা নিয়ে আসে এগুলা কারা ইয়াবা নিয়ে আসে কারা ইয়াবা বিক্রি করে মুসলমানের বেটারা করছে না যে কিসের মুসলমানেরা এদের সঙ্গে ঐক্য করতে হবে আমাকে কষ্টই ওঠে ঐক্যের মদ করার সঙ্গে ঐক্য হবে হারান খরের সঙ্গে ঐক্য হবে আহলাদিস আন্দোলন বাংলাদেশ সিরেফ জান্নাতি বৈশিষ্ট্য সম্মান লোকদের সঙ্গে ঐক্য করবে সবার সঙ্গে নয় যারা বিচ্ছিন্ন কোনো খাতে নেই তোমার সঙ্গে বিচ্ছিন্ন বাস থাকো তুমি বিচ্ছিন্ন ঐক্য হতে চেষ্টা করো না এবার আসেন আকিদার ক্ষেত্রে আমরা মধ্যপন্থী বলেছেন একটু আগে আমরা শৈথুলবাদী নই আমরা চরমপন্থী নই আল্লাহ বলছেন নাস আমরা তোমাদেরকে মধ্যপন্থী উন্মত করেছি যাতে কেমতের দিন সকল মানুষের উপরে তোমরা সাক্ষ্যদাতা হতে পারবে পারো সাক্ষ্যদাতা যারা হয় তারা মধ্যপন্থী হয় না একদিকে টানি কিছু বললে কেউ তারা কেউ সালিশ মানবে নাকি স্বামীর যে হবে সে মধ্যে মধ্যে থাকতেই হবে তাকে নিরপেক্ষ থাকা লাগবে না আহলাদিস হলো সেই দলভুক্ত মুসলমান হবে সেই দলভুক্ত যারা মধ্যপন্থী কোন অবস্থায় এরা চরমপন্থী হবে না এবার আসো দু একটা উদাহরণ দিই আল্লাহর নাম ও গুণাবলীর ক্ষেত্রে আমাদের মধ্যে পার্থক্য আছে আমরা ছোট থেকে পড়ে আসতেছি মাদ্রাসায় পড়েছি স্কুলেও পড়েছি আল্লাহ নিরাকার পড়াননি আপনারা মাদ্রাসা পড়াননি এখন আর কেউ বলে প্রায় হয়ে গেছে আমাদের অত্যাচারে আল্লাহ নিরাকার নেই আল্লাহর আকার হয়ে গেছে এখন কথা হচ্ছে যদি আল্লাহ নিরাকারী হবে তো কে আমাদের দিন জান্নাতে গেলে কি দেখবো আমরা উজু এলা সেদিন সমস্ত মানুষ তাকিয়ে থাকবে তাদের প্রতিপালকের দিকে প্রফুল্ল চিত্তে তো প্রতিপালককে যদি দেখাই না যায় কী দেখবে ইমাম সাহাবি চ্যালেঞ্জ করে বলছেন যদি আমি না জানতাম তো আমার আল্লাহকে আমি জান্নাতে দেখতে পাবো তাহলে আমি ইমাম সাহাবি কখনো মুসলমানই হতাম না বলুন সুভার আল্লাহ কি চ্যালেঞ্জ আমরা জীবনভর বলে যাচ্ছি আল্লাহ নিরাকার মাননীয় প্রধানমন্ত্রী নদপড়ে আসবে যদি শোনে কেউ লোক বাড়ি থাকবে রোজ তো ছবি দেখি যখন এসে যাবে সশরীরে কেউ দেখতে আসবে না যখন আমরা জান্নাতে যাব আল্লাহকে সশরীরে দেখা যাবে কোন পাগল আছে তো দেখতে চাইবে না প্রধান অতিথি দেখার জন্য যেভাবে ধরে লাদ দেন যেভাবে মানুষ ভেঙে ফেলে দেন আল্লাহকে দেখার জন্য আগ্রহ সৃষ্টি হবে না আল্লাহকে দেখতে হবে আল্লাহকে দেখার কামনা নিয়ে আমরা দিনের কাজ করি আর আল্লাহকে দেখতে হলে তার আকার থাকতে হবে সে আকারটা কেমন হবে আমার আপনার মতো নয় লাসা কাবিসলে হিসাইন ও সামিউল বাসির তার তুলনীয় কিছু নেই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা এ ক্যাসেটের তুলনা ক্যাসেট আমাদের কথাও ধরছে আবার বলে দিচ্ছে অন্যদিকে ওর তুলনা ওর আমার কানের মতো ও কান নয় আমার চোখের মতো ওর চোখ নয় পার্থক্য হচ্ছে না ঠিক অমনি করে আল্লাহ নিজস্ব চোখ কান আছে আমাদের মতো নয় সেটা তারই মতো সে কেমন তাকে খবর রাখে তো দেখে নেই বলতে পারবো না আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতে আল্লাহকে দেখার সৌভাগ্য দান করেন চার নম্বর বৈশিষ্ট্য তাদের এই যে আল্লাহ বান্দারা এসব দিনদার বান্দারা জামাতবদ্ধভাবে আল্লাহর রাস্তায় সংগ্রাম করেন বিচ্ছিন্ন থাকেন না কখনোই তারা উদ্ধত বিশৃঙ্খল হয় না আল্লাহ বলছেন ইন্নআল্লাহ ইউহিবুল্লাদিনা ইউকাতালুনা ফি সাবিলি সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস কোন সূরা কত আয়াত বলেন দেখি এই তো পরীক্ষার্থী আসে বলে বোঝা যাচ্ছে সুরায় সফ বলেন চার এক আর সফ মানে কি এই যে একটু আগে সালাতে দাঁড়ালেন না কাতার দিয়ে এটাকে বলে সফ আল্লাহ বলছেন আমরা আল্লাহ পছন্দ করেন ওই সব লোকদেরকে যারা আল্লাহর রাস্তা সংগ্রাম করে সব বন্দী হয়ে সারিবদ্ধভাবে কান্ন বুনিয়ানি মরসুস তারা যেন শীর্ষে ঢালা প্রাচীর ঐক্যবদ্ধভাবে আল্লাহর পথে সংগ্রাম করে আল্লাহ যারা করেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন আমরা কি আল্লাহর ভালোবাসা বান্দা হব নাকি আল্লাহর শত্রু হব আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সমাজ সংশোধনের চেষ্টা করে যেতে হবে বিভক্ত চলবে না <coughs> পাঁচ নম্বর তারা কুফুরি শক্তির বিরুদ্ধে কুফুরির বিরুদ্ধে আপোষহীন সেরেক বেদাত কুফুরিকে তারা কখনোই বরদাস্ত করে না আচ্ছা ভাই মিথ্যাকে মিথ্যা বলতে কি আপনাদের ভয় লাগে স্লোগান তো দিচ্ছেন আসলে ভয় লাগে সবারই বলি মতো না বেদাতকে বেদাত বলেন দেখি বেদাতে মজলিসে গিয়ে বলা জানে খাতরা আমাকে কক্সবাজারের সভাপতি এক সফরে আমাদের সুন্দরবন সফরে এই মোবাইলের মধ্যে দেখাইছিল কিছু খেলাধুলা আমি জীবনে দেখিনি জোশে ফানাফিল্লা হয়ে ওই লাঠির মাথা উঠে গেছে এই যে সামনে উপরে বাঁশের মাথা লেগে আছে না ওখানে উঠি থেকে লাভ দিয়ে পড়ে যাবো মানুষের ঘাড়ে আবার ট্রাকটা দেখলাম গত এখন এক মাসও হয়নি এই নরসিংহীর মাধব দিতি ও আর এক সাহেব সে বুঝেছে আল্লাহ আমার বামে আছে আল্লাহ আমার ডাইনে আল্লাহ আমার সামনে আছে আল্লাহ আমার পিছনে ওই তালে তালে শ্রদ্ধাগুলো পিছনেও যাচ্ছে সামনেও যাচ্ছে ডাইনেও পড়ছে বামেও পড়ছে মানে ও আল্লাহর সঙ্গে পাগল হয়ে গেল আল্লাহ যেদিকে ও সেদিকে ভাই কি এই সব এইগুলো ওয়াজ হইল হাজারে হাজারে মানুষ পাগলের মতো চিট্টাতে পড়ে যাচ্ছে এটা কি এটা গরিব না খেয়ে মরলে সে তাকে পাঁচ টাকা দেয় না আর এখানে চিত্রাতে পড়ে যাচ্ছে হেলিকপ্টার নিয়ে যে হুদুর বাস করে হেলিকপ্টার ভাড়া কত কত বলেন হ্যাঁ আমাকে দিতে হবে এখন থেকে আমাকে আমাকে ডাকলে বাট হেলিকপ্টার আনো তারপর যাবো আমার বয়স হয়ে গেছে এখন হাঁটু হাতে জোর নেই কি ভাবরব এসে ওই ওই ওয়াশ করতেছে সেদিন মাধবদি দেবী আছেন না ওরে দেখে হতভম্ব হয়ে গেছে এরা ধর্মের নামে ব্যবসা করে খাচ্ছে মানুষকে তর্জ দিচ্ছে না এরা মানুষের জাহান নামে নিয়ে চলে যাচ্ছে আমার রসুল করছেন তাহলে এগুলি করেন নাই আমার রসুল করেন ফানাফিল্লাহ রে বিল্লা রে তুই বেটা কেমন করে হলি তুই রসুল সে বড় হয়ে গেছিস নাকি ফানাফিল্লা ফানাফিল্লা এসে পাশায় চাকু মেরে দিলে ফানাফিল্লা আউট হয়ে যায় এটা সুচ ঢুকাই দিলে ফানাফিল্লা শেষ এগুলো ধর্মের নামে চলছে পুরোপুরি ব্যবসা আর দলের ধর্ম নিয়ে রাজনীতি করে বেড়াচ্ছে আমি ক্ষমতায় গেলে দেশে শান্তির নহর বয়ে যাবে আল্লাহর আইন কায়েম হবে সে আইন কায়েম করা লোকেরা শাসনতন্ত্রের লোকেরা আহালে দেখলে সহ্য করতে পারে না এরাই তো আমাদের ভোলার মসজিদটাকে আগুন দিয়ে পড়েছে এরাই তো চট্টগ্রামের মসজিদে হামলা করার যে পাঁচ হাজার মানুষের মিছিল করেছিল এই ইসলামের শাসনতন্ত্রওয়ালারা কি আইন হবে তাতে এখনই বোঝা যাচ্ছে তোমার কাজ কারবার দেখি লক্ষণ থেকে বোঝা যাচ্ছে তুমি কি করবা আহলাজি একটা আন্ডা বাচ্চা তুমি রাখবা না দেশে একবার একটু ক্ষমতা গিয়ে ঢুকেছ আমাদের কারাগারে আর এবার যদি বললে আহলাজি কোনো অস্তিত্ব রাখবা না ভারতের মুসলমানদের যে অবস্থা হচ্ছে এখন ওরকম আমাদের উপর লাগাই দেও না কাল্লাই ফেলে দেন জি না ওগুলো হবে না হিংসা বিদ্বেষ বন্ধ করো মানুষ মানুষকে ভালোবাসো মধ্যপন্থী হও ইসলামের কাজ করো আমাদের কোনো আপত্তি নাই তোমরা তোমাদের মতো করো আমরা আমাদের মতো করি কিন্তু এরপরেও বলছি পরস্পরের মহব্বত ভালোবাসা রাখো ইসলামের নাম করে হিংসা বিদ্বেষ ছড়িও না যারা রাজনীতি করছো তারাও পরস্পর হিংসা বিদ্বেষ ছড়িও না সবসময় সরকারকে উপদেশ দাও সহযোগিতা দাও পরামর্শ দাও ভালো কাজে উপদেশ দাও এরপরে যদি তারা না মানে আল্লাহ তাদের ফাসলা করবে আমারও তো দরকার পড়ে যায়নি প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব উপদেশ দেওয়া আর দিনও আর নসিহত আসেন হাদিসে দিন হচ্ছে নসিহত বাস খালাস আমার দায়িত্ব নসিহত করা নসিহত যদি না করি আমার লাগে ধরা পড়ে যাবে হাদিসে রয়েছে যদি কেউ হক কথা না বলে জানা সত্ত্বেও কি আমাদের দিন তার আগুনের লাগাম পরানো হবে আমরা যেন সেই ঝামেলা না পড়ি আল্লাহবাক আমাদেরকে রক্ষা করুন এরপর আসলে যে কোনো মূল্যে তারা শূন্যকে আঁকড়ে থাকেন বেদাতের ধারে কাছে যায় না ইবনে মসুদ বলছেন দেখো এখানে হাদিসটা আগে বলে দিই একদিন আল্লাহ রসুল ফজর সালাত দাদা করে ঘুরে বসলেন ডেকে বললেন দেখো তোমরা শোনো আমি তোমাদেরকে ওসিয়াত করে যাচ্ছি তাকুয়াল্লাহ আল্লাহ ভীতি ওসামায় আমিরের আদেশ শ্রবণ করো এবং তার আনুগত্য করো কারণ ফাইনমাই আসবেন বাদি হুসাইরা ইখতলাফান কাসিরা কারণ আমার পরে তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে তারা বহু মতভেদ দেখতে পাবে পালাইকুম সুন্নতি সুন্নতের খোলাফা রাশেদিন আল মাহাদিন সেই অবস্থায় তোমাদের উপরে আবশ্যক হলো আমার সুন্নত আঁকড়ে ধরা এবং খোলাফা রাশিদিনের সুন্নত আঁকড়ে ধরা আলেম হাজার হাজার হবে আমির তো একজন হবে ঠিক না মসজিদের সালাদ করার সময় ইমাম কজন হয় পিছনে মুসলিদের মধ্যে বহু আলেম থাকতে পারে বরং ছাত্র ইমামতি করছে ওস্তাদ পিছনে মুক্তাদি হচ্ছে এরকম হচ্ছে না হতে হবে কিন্তু যদি একজন নেতা না হয় দশজন নেতা হয়তো মুসল্লি কয়বার রুকু শ্রদ্ধা করবে এটা হবে না এটা ইসলামী জীবনের শৃঙ্খলাবদ্ধ জীবন সবাই কিন্তু এটা মানে মুসলিম হোক অমুসলিম হোক সবাই কিন্তু একজনকে নেতা মানে কিন্তু দুর্ভাগ্য আলেমদের তারা ব্যাখ্যা উল্টোপাল্টা করে যে জন্য মুসলমানদের মধ্যে ঐক্য নাই যে বললাম না জাহাঙ্গীর ইউনিভার্সিটির প্রফেসর দুই সালে একটা গবেষণা করেছিলেন যে বাংলাদেশের দল কটা তো ওনাদের তৎকালীন হিসাবে দুই সালে একশো সাতষট্টিটি দল তার মধ্যে একশো বিশের ওপরে খালি ইসলামী দল কি বলবেন আপনি বুঝতে পারেননি মানে মুসলমানরা অর্থাৎ আলেমরা কাউরে আনুগত্য করে এই দুর্ভাগ্যজনক অবস্থার মধ্যে কারণ একটাই এই উলুল আমরের ব্যাখ্যা এরা ভুল করেন ইবনু হাজার আসকালী রহমতুল্লাহ অত্যন্ত চমৎকারভাবে ব্যাখ্যা দিয়েছেন এখানে গিয়ে যে আমার বইতে আমার পাবেন সত্তরে তিনি বলে দিয়েছেন এর অর্থ আমির এর অর্থ ওলামা নয় যারা মনে করেন তারা ভুল করেন ওলামাদের সংখ্যা অসংখ্য আমিরের সংখ্যা কখনোই অসংখ্য নয় তিনি আমার একজন ফলে ইখতলাফ মিটাতে গেলে মতভেদ দূর করতে হলে অবশ্যই আপনাকে এক জায়গায় যেতে হবে দুই জায়গা নয় আদালতে বিচারক একজন থাকে পাঁচজন থাকলে হবে সেখানে কি সিদ্ধান্ত হবে যদি আমার ফাঁসির রায় হয় যদি ভুল রায় হয় তাও মেনে নিতে হয় নইলে দেশের শৃঙ্খলা থাকে না দেশে একজন প্রধানমন্ত্রী আছেন তিনি ভুল করুক শুদ্ধ করুক তাকে মেনে নিতেই হবে বিপরীত করলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না এইটাই হলো ইসলামের বিধান ইচ্ছা হোক অনিচ্ছা হোক সবাই কিন্তু মেনে নিচ্ছে কিন্তু না যখন নিজেরা ঐক্যবদ্ধ কথা বলি তখন তার না তুমি এত নেতা হয়ে গেলে আমরা কি কম আছে নাকি বা শেষ এখানে এটা অচল হয়ে গেছে আমাদের নিজেদের ভুলের কারণে আল্লাহ পাক বা তার রসুল কিন্তু ভুল করেননি তার পরিষ্কার বলে গিয়েছেন দেখো তোমরা অবশ্যই আমার শূন্য তোমার খোলে বা রক্ষলে বা রাশিদিনের শূন্য মেনে চলবে কোনো অবস্থাতেই তোমরা বিভক্ত হয়েও না আর মহদাসাতুল উমুর বেদাতের পিছনে ছোটো না এগুলি বলার পরে তিনি একটা ওসিয়াত করলেন শুনে রাখো ইন্নামেন ওরায়কুম জামানা সাবরিন লীল মতমস্যকে ফি হে আজন খামসিনা শাহিদ আম্মেনকুম আমার মৃত্যুর পরে হে মুসলমান তোমাদের মধ্যে এমন একটা কষ্টকর জীবন আসবে যখন আমার একটা সুন্নতকে কঠিনভাবে আঁকড়ে ধরা তোমাদের মতো পঞ্চাশ জন শহীদের সমান নেকি তোমরা পাবে তখন আব্দুল আলী মসুদ বলছেন হে আমার ভাইয়েরা সেদিন তোমাদের অবস্থা কেমন হবে যেদিন তোমাদের সমাজে শূন্য বেদাতে পরিণত হবে বেদাত শূন্যতে পরিণত হবে তো সাথীরা বললেন হে ইবনি মসুদ এটা কখন হবে তিনি বললেন যখন তোমাদের মধ্যে প্রকৃত আলেমের সংখ্যা কমে যাবে জাহিলের সংখ্যা বৃদ্ধি পাবে জাহিল্লার নেতা হবে আলমরা পিছনে পড়ে থাকবে সেদিন তোমরাই অপেক্ষা করো সেদিন সুন্নতগুলি বেদাতে পরিণত হবে বেদাতগুলি সুন্নতে পরিণত হবে আজকে থেকে তাই হয়নি একটা মসজিদে একজন ভাই যদি আট টাকার তারাবি পড়ে তার চাকরি থাকবে যদি মিলাদ না করে চাকরি হবে এমনকি সরকারি চাকরিও তার হবে না তার ভাগ্যে রিলিজিয়াস ইনস্ট্রাক্টর পদে কত লোক চাকরি পায় যখন তাকে বলা হয় যে আপনাকে মিলাদ করতে হবে সহবরাত করতে হবে চুলকানি করতে হবে চেহালাম করতে হবে কোনো আহলাদের ছেলে যদি চাকরি পায় সে বলে আমার দরকার নেই চাকরির বাড়ি চলে গেল তাহলে ওখানে গিয়েও দেখা যাচ্ছে আমাকে বাধ্য করা হচ্ছে বেদাত করার জন্য কারণ ওই বেদাতটাই তাদের কাছে সুন্নত হয়ে গেছে বিপরীত করাটাই হয়েছে এখন বেদাত মেয়েরা যদি নেকাব পরে যদি হিজাব পরে ওটা হয়ে যাচ্ছে বেদাত তাই স্কুল বের করে দেওয়া হচ্ছে তাকে কলেজ থেকে দেওয়া হচ্ছে কোন দোষে বাস করছে কি অবস্থা ঘটছে এখন এই কথাটাই বহু আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন প্রখ্যাত সাহাবি আব্দুল্লাহ মাসুদ রাজিয়ালহ এই অবস্থা থেকে আমাদেরকে বাঁচতে হবে যদি আমরা বাঁচার চেষ্টা না করি তাহলে আমরা শেষ হয়ে যাব এবার বিদ্যা হাজের ভাষণ শোনেন উমাবা আবু মোহাম্মদ বাহিলি বলছেন আমি আমার সুলকে বলতে শুনেছি দেখো ইত্তাকুল্লাহ রব্বাকুম সোমু শাহরকুম সাল্লু খামসাকুম সোমু শাহরকুম আদু জাকাতা মোয়ালিকুম আতিউজা আমরকুম তৎখুলু জান্নাত রব্বকুম রাহতিরমিজি শুনে রাখো আমার উম্মত তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করো তোমরা পাশক্ত সালাত আদায় করো তোমরা রমজানের সিয়াম পালন করো তোমাদের সম্পদের জাকাত আদায় করো তোমাদের আমিরের আনুগত্য করো তোমরা তোমাদের প্রতিপালকের জান্নাতে প্রবেশ করো কি চমৎকার হাদিস অর্থাৎ আপনাকে যে কোনো মূল্যের নেতার আনুগত করতেই হবে আপনি পছন্দ করেন না না করেন নইলে সমাজ শৃঙ্খলা থাকুন সমাজ ধ্বংস হয়ে যাবে এই আয়াতগুলো হাদিসগুলো আমাদের জন্য এক একটা গাইডলাইন এমনকি উমুল হুসাইন বলছেন আমি হজের পরের দিন আইমা তসিকের সময় আল্লাহ রসুলের ভাষণ শুনেছি তিনি বলছেন ইন উমরা আলেগম আব্দুল মুজাদ্দুল আসওয়াদ যে তোমাদের উপরে একজন নাক কাটা কৃষ্ণকে গোলাম আমির হন তাহলে যিনি একুদুকুম্বি কেতাবিল্লা তোমাদের আল্লাহ কেতাব অনুযায়ী পরিচালনা করেন ফাসমাউল্লাহ আতিউ তোমরা তার কথা শোনো এবং আনুগত্য করো যে বিদায় হজের আল্লাহ রসুল তার মৃত্যুর মাত্র আশি দিন পূর্বে যেভাবে কথাগুলো বলে গেলেন এগুলিকে আমরা মানতে পেরেছি পারি নাই বন্ধুরা আমার এই মৌলিক বৈশিষ্ট্যগুলো সামনে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে যদি কেউ সত্যিকার অর্থে আহলেদিস আন্দোলনকে পছন্দ করেন তা আপনাকে অবশ্যই হাবলুল্লাহকে আঁকড়ে ধরতে হবে আবদুল্লাহকে নয় বোঝা গেছে হাবলুল্লাহকে ধরতে হবে হাবলুল্লাহ কি করেন হাদিস আবদুল্লাহ তো আমরাই মানুষ মানুষের ভুল হয় করেন হাদিসে ভুল হয় না এই অভ্রান্ত সত্যের উৎস জীবন্ত দুই মজেজা কোনো উন্মতের কাছে নাই ইহুদের কাছে নাই নাসারের কাছে নাই খালি মুসলমানের কাছে আছে কোরআন কশ্রী করা বিনষ্ট হবে না দুনিয়ার সমস্ত লোক চেষ্টা করলেও কোরআনকে কখনই কেউ পরিবর্তন করতে পারবে না ঠিক হাদিসের কোনো পরিবর্তন করতে পারবে না সহজে সব বাছাই হয়ে গেছে এই অভ্রান্ত দুই সত্যের উৎস আমাদের সামনে থাকতে মুসলমান কেন বিভ্রান্ত হবে কেন পদভ্রষ্ট হবে আখলাদেশ আন্দোলন বাংলাদেশ বিশ কোটি মানুষের এই বিশাল এই দেশে জনগণের কাছে এই দাওয়াত নিয়ে ময়দানে কাজ করে যে আসুন পবিত্র কোরআন ও সহিদের আলোকে জীবন করি সহিদের কি শুধু রফের জানা আমিন আছে না আর কিছু আছে এই যে এতগুলো হাদিস বললাম এই শব্দ তো হাদিস এগুলিকে আমরা মানি ভালো একটা সহিদের সহিদ একটা ভুয়া ধোয়া উঠে গেছে আমরা সহি আকিদার লোক কিন্তু ঐক্যবদ্ধ হওয়াটা যে সহিদের অংশ জামাতবদ্ধ হওয়াটা যে সহিদের একটা অংশ এই হাদিসটা আমরা মানতে রাজি নই বাকি সব মানতে রাজি আছে এটা হবে না তোমার কেউ ইহুদিদের মতো হবে যে কিছু অংশ মানবা কিছু অংশ ছাড়বা এটা হবে না সত্যিকার অর্থে যারা সৈয়াকিদার লোক তাদেরকে অবশ্যই জমাতবদ্ধ জীবন যাপন করতে হবে বিচ্ছিন্ন জীবন চলবে না আহলাদিস আন্দোলন বাংলাদেশ জীবনের সব কিছু দিয়ে এদেশের হকপন্থীদেরকে ঐক্যবদ্ধ করতে চায় যিনি যেখানে থাক না কেন আপনি হিন্দু হন কালকে ইসলাম কবুল করুন আহলেস হয়ে যান আপনি আমার ভাই আরে বৌদ্ধ কালকে মুসলমান হন <clears throat> হাদিস করা মেনেছিলেন চলুন আপনি আমার ভাই কিন্তু আপনি আমার নিজের রক্তের ভাই হাদিস করা মানেন না আপনি আমার কিছুই না আপনি এমনি সাধারণ একটা মানুষ আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে যুব সংঘ এদেশের মানুষকে ফেরকা নাইজার অন্তর্ভুক্ত করতে চায় তাদের জন্য আল্লাপাক তার রসুলের মাধ্যমে আমাদের সুসংবাদ শুনিয়েছেন বাদা আল ইসলাম গরিবান সৈয়দ কামা বাদা ফাতুবান গোরাবা ইসলাম এসেছিল গুটিকাক মানুষের মাধ্যমে আর তাদের মধ্যে ইসলাম সীমাহিত হয়ে যাবে জান্নাতের সুসংবাদ তাদের জন্য আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের অধিবাসী অত্যভিক দান করো করোনা ভাইরাস কি এটা কিচ্ছু না একটা কিমিক একটা ব্যাকটেরিয়া মাত্র একটা ভাইরাস ভাইরাসের ক্ষমতা বেশি না আল্লাহর ক্ষমতা বেশি এর ভয়ে একবারে মানে কে পেশাব করে ফেলে যাচ্ছে সবাই আরে বাপরে বাপ বর্তমান বিশ্বের একশো বিয়াল্লিশ কোটি মানুষের নেতা সিং বিং চিং না কি নাম ওরে বাপরাও এত সাহসী লোক ভয়ে যাচ্ছে না হাসপাতালে দূর থেকে রোবট পাঠাচ্ছে কেন তুমি যাও না কেন এত ভয় কিসে এত কিসের ভয় আমি যদি চীনের প্রেসিডেন্ট হতাম নিজে গিয়ে তার সেবা করতাম একটু তোর বেটা ভাইরাসের জোর বসে আল্লাহ জোর পাবে দেখ এত ভয় যদি থাকে এত লম্বা লম্বা কথা বলো কেন বোমামারি মানুষ খুন করা যায় করোনা ভাইরাস খুন করা যায় কারণ পারো ওটা আল্লাহর সেনাবাহিনী যদি আমরা অন্যায় করি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করি আমাদের দেশে ভাইরাস দিয়ে আল্লাহ খতম করে দেবে অলিল্লাহ জুনুদুসামাবত আল্লাহ বলছে আমার জন্য আসমান জমিনে অসংখ্য সেনাবাহিনী রয়েছে তোমরা তা কিছুই খবর রাখো না আধুনিক বিজ্ঞান বলছে নিরানব্বই পয়েন্ট নিরানব্বই ভাগ এখনো পর্যন্ত সৃষ্টির কিছুই আজকালকার বিজ্ঞানীরা জানতে পারে নাই মাত্র এক ভাগ নিয়ে টানাটানি করি আল্লাহর বহু সম্পদ আছে আসমান এবং জমিনে অতএব মানুষকে বলবো উদ্ধত হবেন না অহংকারী হবেন না আল্লাহর আনুগত্য করুন আল্লাহর পক্ষতে বাংলার জমিনে ইনশাল্লাহ রহমত নাজিল হবে কোনদিনই বলবেন না কথা আমাদের চেষ্টার জন্য আমরা করোনা ভাইকাস জয় করেছি এই অহংকারী বাক্য যেন কোনো ব্যক্তির মুখ দিয়ে বের না হয় তোমার ওই ট্রিটমেন্টে তোমার ঔষধের তিন বছর মূল্য নেই একটা এডিস মশাতে তুমি মারতে পারো না আর তুই ভাইরাস মারবা এত সস্তা অতএব অহংকার ছাড়েন আল্লাহ কাছে কাঁদেন আর নিজেরা পাপ থেকে তবা করেন ইনশাল্লাহ দেশে আল্লাহ রহমত নেমে আসবে আর সত্যিকার অর্থে ফেরকা নাইজের অন্তর্ভুক্ত হন সেরেক বেদাত ছাড়ুন ভাই ভাই মহব্বত পয়দা করুন ফতবাজি বন্ধ করেন আহলাদিস আন্দোলন বাংলাদেশ এদেশের মুসলমানকে সত্যিকার অর্থে মুসলিম বানাতে চায় অমুসলমান ভাইদেরকে ইসলামের দিকে দাওয়াত দিতে চায় আসুন সকল আদম সন্তান এক হয়ে যায় আমার বাপ মার সঙ্গে আদম হওয়ার সঙ্গে একদিন কে আমাদের মানে সাক্ষাৎ হবে সেদিন যেন বলতে পারি হে আদম তুমি যেভাবে রেখেছিলে আমি আমরা সব বাদ দিয়ে এই হৃদায়ত মেনে চলেছিলাম কোরআনের হৃদায়ত যে হৃদায়ত আল্লাহ পাঠিয়েছেন তার শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের মাধ্যমে সেই হৃদায়ত হলো কোরআন এবং হাদিস আমরা তা মেনেছিলাম তা আমল করেছিলাম আজকে বাবা তুমি আমাদের সাথে নিয়ে চলে একসাথে জান্নাতে চলে যাই তুমি জান্নাতে বেরিয়ে গিয়ে তো আমাদের বিপদে ঘটাইছিলে চলো আমার একসঙ্গে জান্নাতে ফিরে চলে যায় এরকম পল্লার মধ্যে মেজাজ তৈরি করেন ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে রহমত বাংলা জমিনে নাজিল হবে আর একবার আল্লাহর রহমত আসলে সারা পৃথিবী বাংলাদেশকে সম্মান করবে ইনশাল্লাহ সারা চীনের মধ্যে মাত্র দশ লক্ষ মুসলমান উইঘুর মুসলমান তাদের কিন্তু ভাইরাসে ধরে নাই শুনছেন তো না চারিপাশে ভাইরাসে ভয়ে পেশাব করে ফেলে দিচ্ছে না তারা আর আমার নির্যাতিত মানুষ মুসলমানগুলো তাদের পরে এত জুলুম হচ্ছে এরপরও আল্লাহ পাকের ইচ্ছা তাদের ভাইরাস ধরে নাই তারা আল্লাহর কাছে কাঁদে তারা হালাল খায় হারাম খায় না তারা কুচি কসম তেলাপোকা খায় না তারা ইঁদুর বাঁদর খায় না তারা হালাল খাদ্য ভক্ষণ করে আল্লাহ বা তারই বরকতে তাদের রহমত নাজিল করেছেন দশ লক্ষ মানুষের মধ্যে একটা লোক এখন পর্যন্ত ভাইরাস আক্রমণ করে নাই ভাইরাসের যিনি মালিক তার কাছে আমাদের প্রার্থনা হে আল্লাহ তুই বাংলার মাটিকে ভাইরাস থেকে মুক্ত রাখো তুমি বাংলাদেশের মুসলমানদেরকে তোমার গজব থেকে বাঁচাও আর মানুষকে বলবো তোমরা আল্লাহ গজবকে ভয় করো খর্দার উদ্ধত অহংকারী হও না তোমরা আল্লাহর অনুগত বান্ধা হও ইনশাল্লাহ আল্লাহ তোমাদের রহমান নাজিল করবেন পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি আল্লাহ হায়াতে রাখলে কালকে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ